সরি সরি আমি আমি এক্সট্রিমলি সরি কি হবে আপনার সরি দিয়ে এখন যান এখান থেকে ইডিয়ট একটা দেখে গাড়ি চালায় না কিছু না ইডিয়ট কতগুলা আই এম রিয়েলি সরি আমি আসলে আমি খেয়াল করিনি আপনার সরি দিয়ে কি আমার কাপড় পরিষ্কার হয়ে যাবে কলেজের ভাইবার ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম কিভাবে দিব আমি এখন ইন্টারভিউ ইন্টারভিউ আমারও ইন্টারভিউ ছিল আমার চাকরিটা হয়নি আমার মনটা এই জন্য এমনিতেই খারাপ হয় আমি একটা আপনাকে জামা কিনে দিই এখানে কাছে একটা মল আপনার কিনে দিতে হবে কেন আমার কি টাকা নাই সরি আসলে সব সময় ভুল করি আমার সব সময় এরকম হয় মানে একটা কিছু যদি শুদ্ধ করতে পারতাম একটা কিছু শুদ্ধ আপনি প্লিজ চলুন আমি আপনাকে একটা ড্রেস কিনে দিই আপনি ওটা পরে ভাইবা দিতে জানেন সব সময় ভুল হয় নাকি হ্যাঁ প্লিজ আসুন এইখানে আপনি বসেন আপনি বসেন আপনি বসেন